नमस्कार जय जगन्नाथ मु पूजा तो आज किसी नुआ चैलेंज आज नुआ आनी चु चल तो देखा तो आम आज कौन करुपचुप चैलेंज तो देखो सैना फास्ट कर तो सब थरक भाया तो चल देखा आरंभ कर सैना स्टार्ट बाबा पटे ना हाँ एमती फंड फंड ये yeah. Anil, Anil, Anil. Anil. No, no, no, no. No, no, no, okay. ok, yes. Anil, Anil. Sí. No. হে বাবা এ আবার ধরো সাইনা জিতি গলা দিটা আমার এগুলা চারটা টোল Oh, no. ଆମର ବହୁତ ସାରା ଜିତିଗଲୁ ଦେଖନ୍ତି ଆରେ ମୁଁ ତ ପକେଇନି ଓକେ ଆମର ଏତେ ସାରା ଜିତିଗଲୁ ଦେଖନ୍ତୁ ତ ଆମ ପଟେ ଆମ ଟିମରେ ଅନିଲ ଅଛି ତ ସିଏ ବାପା ଝିଅ ହଁ ମୁଁ ଆମ ଟିମରେ ଆମେ ଅନିଲ ମୋର କେତେ ସାରା ଜିତିଗଲୁ ଦେଖନ୍ତୁ ଏତେ ସାରା ଗୁପଚୁପ ଭରି ଭରିକା ପେଟ ଖାଇବ ସେ ବାପା ଯିଏ ୱାନ୍ ଟୁ ଖାଇବ ଫାଳ ଫାଳ କରିକି oh no Yes, yes, yes, yes, yes. Saina, Jitti, goal. No, no, cheating, no cheating. Cheating, no. Dheera thode. Dheera thode. সাইনা খালি चिटिंग करची देखो तू सांग माने नाही सावन टाटा দে চিটিং কলে আমার অধিক অধিক আমি তুমি লঙ্কা খাইব তুমি হারিছ লঙ্কা <laughs> ଦେଖନ୍ତୁ ସାଇନା ଚିଟିଂ କରିକି ସିନା ଅଧିକ ନେଇଗଲା ହେଲେ ବି ଆମେ ଜିତିଛୁ ଅନିଲର ମୋର ତ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ବି ସେ ଚିଟିଂ କରୁଛି ଦେଖନ୍ତୁ ତ ଯିଏ ହାରିବ ସେ ଲଙ୍କା ଖାଇବ ତାଙ୍କ ଟିମରୁ ଜିତି ହାରି ଯାଇଛନ୍ତି ଆମେ ଜିତି ଯାଇଛୁ ତ ଏବେ ତାଙ୍କୁ ଲଙ୍କା ଖାଇବାକୁ ପଡିବ ଯିଏ ହଉ ଖାଇବ ସାଇନା ତ ଖାଆନ୍ତିନି ଇଏ ବି ଖାଇବାକୁ ପଡିବ ଖାଇବାକୁ ବାଧ୍ୟ ତ ଆମକୁ ମିର୍ଚି ଖାଇବାକୁ ପଡିଲାନି ତ ଆମେ ବହୁତ ଖୁସି ଆମେ ଏବେ ଗୁପଚୁପ ଖାଇବୁ ଦେଖନ୍ତୁ ସାଇନାକୁ ବି ଖାଇବାକୁ ପଡିବ କାହିଁକି ତମେ ହାରିଛ ଆଉ ଚିଟିଂ କରି যদি আপনার মো ভিডিও দেখুছেন আমার সাংরে অনেক তো আমি বহু সারা ভাল পাই দিও আমার ভিডিও এমনি সদাবে দেখু না তো আমার video subscribe like comment share করবে দেখা হব next video bye bye thank you